ইভিনিং টু অল যারা যারা আছেন একটু কাইন্ডলি কিছু লিখুন হাই বা হ্যালো um, আর please please write something please hi hello am I audible আমাকে কি শোনা যাচ্ছে যদি আমাকে শোনা যায় তো প্লিজ অ্যাটলিস্ট কিছু একটা লিখুন হাই হ্যালো বা কোনো একটা সাইন দিন আচ্ছা অনুপম আচ্ছা হ্যাঁ রবিবাসরীয় শুভেচ্ছা সান্ধ্য শুভেচ্ছা অবশ্যই না না ভুলে গিয়েছিলে সানাতার ইস্যু পরে দেখে নিতে সেটা কোনো ব্যাপার না তো আমি তো সাধারণত এই সানডেগুলোতে আসি সানডেগুলোতে এই ধরনের অনুষ্ঠান করতে আসি so if you want you may share in your page I don't force any one to share my video on his or her page but if you want he or she can may can share on his or her page please first of all আমি যেটা জানাই সেটা হচ্ছে আচ্ছা পূরববাবু রয়েছেন অনেকেই রয়েছেন এখানে আচ্ছা শোনা যাচ্ছে অনুপম থ্যাংক ইউ এখানে অনেকেই রয়েছেন আচ্ছা অনেকেই রয়েছেন আমি আসলে একটু আগে চলে এসেছি আটটা বাজতে এখনও পাঁচ মিনিট প্রবাবলি বাকি আছে যাই হোক অ্যাকচুয়ালি টপিকটা না বেশ লেংদি আছে আর চেষ্টা করব যতটা সম্ভব আর কি সোজা করে বোঝানোর যতটা পারবো আর কি মানে অ্যাকর্ডিং টু মাই ক্যাপাবিলিটি আমি চেষ্টা করব আর সবথেকে বড় কথা হচ্ছে it's basically a bilingual topic আমি পুরোটা বাংলায় হয়তো বলতে পারবো না বিকজ টার্মিনোলজি যেগুলো আমাকে ইউজ করতে হবে ওগুলো কিন্তু ইংলিশেই করতে হবে so please keep aware of that যাই হোক আমি কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টে বিষয়বস্তুটা ছিল হচ্ছে regarding sexual orientation of human beings তো sexual orientation of human beings বলতে যেটাকে বোঝায় বেসিক্যালি যে আমরা নর্মালি যেটা জানি আর কি নর্মাল ক্লাসিফিকেশান যে হোমোসেক্সুয়াল হেটারোসেক্সুয়াল আর বাইসেক্সুয়াল আছে but now it is sexual ওরিয়েন্টেশনটা অন্যভাবেও আবার ভাগ করা যায় অনেকটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে বা বলা যেতে পারে খানিকটা সোশ্যাল অ্যাসপেক্টে যদি ভাগ করা যায় তাহলে সেটাকে অন্যভাবেও কিন্তু it can be divided okay fine so sexual orientation যেটা হোমো হেটেরো অ্যান্ড বাইসেক্সুয়ালের বাদ দিয়ে যদি কিছু থেকে থাকে সেটার মধ্যে যেমন রয়েছে um, pansexual number 2 the demisexual sapiosexuals asexuals hypersexuals and sociosexual today i am just now going to discuss on the three uh, sexual orientations of human beings number one is the sapiosexuals Number two is the demisexuals and number three the sociosexuals. কারণ আমাদের এই সোসাইটির মধ্যে এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাই আমরা বেশি দেখতে পাই তা বাদে হাইপার সেক্সুয়াল আমরা দেখতে পাই যাদের মধ্যে hyper activity of the sexual attachment দেখতে পাওয়া যায় অ্যাট্রাকশন যেটা hyper activity so suppose nymphomaniac okay in case of women it is call the the or in case of male that is is okay so <laughs> এবার now come to the point what is sapio আচ্ছা আমি দুদিন আগে একটা পোস্ট করেছিলাম এই সেক্সুয়ালিটির ম্যাটারটা নিয়ে এবং সেখানে যে আনসারগুলো দিয়েছিল একটাও স্যাটিসফ্যাক্টরি কিছু আনসার নেই কারণ যেটা বলতে চেয়েছি তার সঙ্গে দেখলাম মন ইমোশনস এইগুলোকে সবগুলোকে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি এটা মন ইমোশনস এগুলোর কোনো ব্যাপারই নয় it is totally related to the একটু প্লিজ যদি চিহ্ন দেন সুবিধা হয় এটার সঙ্গে মন ইমোশনস এগুলো কোনোটাই যুক্ত নয় যুক্ত রয়েছে যেটা সেটা রয়েছে সেপিওদের ক্ষেত্রে রয়েছে ব্রেন অর্থাৎ সেপিওসেক্সুয়ালস যারা তাদের ব্রেন যেটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে কাজ করে মানে কি যখন when someone is choosing his or her life partner asexually attracted to the other people তো সেই ক্ষেত্রে সেপিওরা সবসময় মানে brain intelligent intelligence intellect then thought provoking একটা ম্যাটার এইগুলোর ওপর বেস করে অপোজিট সেক্সকে সবসময় চয়েস করে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কোনো সেপিও কোনো সেপিও যদি দেখে যে আমি আর পারছি না নেই আমার মতন কোনো মানে ছেলে বা মেয়ে আমি খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে সেপিওদের একটু সমস্যা হয় কারণ সেপিওরা তার মানে কি সেপিওদের মধ্যে ইমোশন কাজ করে না তাই বলে কি তাদের মন নেই অ্যাবসলিউটলি নট তাদের মধ্যেও যথেষ্ট ইমোশনস আছে তাদের মধ্যেও যথেষ্ট মন কাজ করে সবই কাজ করে কিন্তু সেটা বাদ দিয়ে ওরা যখন কোনো ছেলে বা পার্ট মানে মেয়ে যখন চয়েস করে তখন তার ইন্টালেক্ট তার বুদ্ধি তার মধ্যে যে ইনকুইজিটিভনেস সেই বিষয়গুলোর ওপরে বিশেষভাবে কিন্তু এমফেসাইজ করে সো শোনা যাচ্ছে না অনুপম নেটওয়ার্ক প্রবলেম কিন্তু হওয়ার কথা নয় নেটওয়ার্ক যেটা বলছো তো সেটা কিন্তু নেটওয়ার্ক প্রবলেম নয় যখন শোনা যাবে না একদম আমাকে বলবে কিন্তু নাহলে খুব সমস্যা হবে আমি বলে যাব তোমরা শুনতে পাবে না যাই হোক তো সেপিও সেক্সুয়ালসদের ক্ষেত্রে যেটা মেনলি আমি বললাম এবার সেপিওরা তাই বলে ইমোশনলেস কখনোই হয় না সেপিওরে ইমোশন যুক্ত হয় সেপিওদের মধ্যে ইমোশনস থাকে যথেষ্ট ভালো রকম সেপিওদের মধ্যে ইমোশন থাকে ওকে আর যখন কোনো আমি যেহেতু একজন আমি নিজেকে দিয়ে বলতে পারি শুধুমাত্র এইটুকুই যে আমি যেহেতু একজন সেপিও এবং আমি সবসময় চেষ্টা করি আমাদের প্রচণ্ড সমস্যা একটা যে কোনো মানুষ দেখলে জেনারেলি মানুষ তার আউটলুক দেখে যায় তাই বলে কি সেপিওরা কখনো মানুষের আউটলুক কি দেখে না অবভিয়াসলি মানুষের আউটলুক দেখে কীরকম মানুষের আউটলুক দেখে না সেটা হয়তো টেন পারসেন্ট টোটাল যদি নাইনটি পারসেন্ট থেকে আমি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি নাইনটি ইস টু টেন রেশিওটা এইরকমভাবে কাজ করে রেশিওটা যখন এইভাবে কাজ করছে তাহলে এনি সবাই শুনতে পাচ্ছেন is it audible Is it audible? Please. Am I audible? No reply. Am I audible? ও কিছু কথা কেটে কেটে যাচ্ছে আচ্ছা সেটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বোধ হয় বুঝতে পারছি না আমি ঠিক আদারওয়াইজ আমার এখানে তো নেটওয়ার্ক ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা এবার দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে কথা বলে না বদ্ধ ডিস্ট্রাক্ট হয়ে যায় মাইন্ড আর কি জাগে ম্যাটারটা হচ্ছে যেটা সেটা হলো যে এই সেপিও সেক্সুয়ালিটির কেসটা তাদের মধ্যে ইমোশনও কাজ করে আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি আমাদের ক্ষেত্রে যখন আমরা কোনো পার্টনারকে দেখি হ্যাঁ হয়তো কাউকে দেখে একটা টেম্পোরারি ভালো লাগলো ওটা টেম্পোরারিলি ওটা জাস্ট নাথিং এলস কিন্তু যখন তার মধ্যে দেখা যায় যে ব্রেনের মধ্যে যে ফাংশনটা রয়েছে অর্থাৎ সেই যেটা আমি চাইছি সেই ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি না তখন কিন্তু সেপিওস আর ডিল ব্রোকার্স তারা যে ডিল করে সে ডিল কিন্তু তারা রাখতে পারে না বিকজ তাদের পক্ষে ওই কম্প্রোমাইজ করে একটা জাস্ট মানে ব্লান্ট লোকের সঙ্গে থাকা সেটা কোনো দিন পসিবল হয় না সেটা যেভাবে হোক তাদের বলা যেতেই পারে যে তুমি ডিল ব্রোকার তুমি impostor or any any anything তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেমিসেক্সুয়ালস ডেমিসেক্সুয়ালসরা কারা ডেমিসেক্সুয়ালস আর those who are sexually attracted to the others other সেক্সের প্রতি যে অ্যাট্রাকশনটা আসে on the basis of the strong emotional attachment অর্থাৎ ওদের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট অর্থাৎ ইমোশনাল অ্যাটাচমেন্ট ঠিক না হলে ইমোশনাল অ্যাটাচমেন্ট ঠিকঠাক না থাকলে তাদের মধ্যে কিন্তু কখনোই সেই মানসিকতাটা আসবে না অর্থাৎ আমি একজন সেপিও আমার মধ্যে ইমোশনটা অত বেশি কাজ হয়তো করছে না কিন্তু একজন ডেমি সেক্সুয়ালসের ক্ষেত্রে সে সবসময় খুঁজবে একটা মানুষ কতটা ইন্টেলিজেন্ট সেটা doesn't matter to him or her একটা মানুষ কতটা বেশি ইমোশনাল একটা মানুষের মধ্যে কতটা বেশি ইমোশন কাজ করছে সেটা ভীষণভাবে তাদের মধ্যে করে বিকজ ওরা নিজেরা খুব ইমোশনাল হয় ওদের মধ্যে সেই জিনিসটা কাজ করে যে আমার রোমান্টিক্যালি একটা ইনভলভমেন্ট চাই আমাদের মধ্যে কি কাজ করে যে না আমাদের মধ্যে একটা একটা যেন ডিসকাশনটা খুব ভালো লেভেলের পাই হয় এরকম এমন একটা মানুষের সঙ্গে কথা বলবো সে মানুষটা যাতে খুব ভালোভাবে আমাকে বুঝতে পারে সেই মানুষটা যেন খুব ভালোভাবে আমাকে মানে তার সঙ্গে আমার যেন ওয়েভ একদম সেম সেম থাকে ঠিক আছে এইটা হচ্ছে সেপিওসরা করে আমি আমাকে দিয়ে বলছি এই কারণেই বিকজ আমি নিজেকে ভালো মতন চিনি এবং একজন মানে জলজান্ত উদাহরণ সামনে বসে আছে সেই জন্য নিজেকে দিয়ে বলছি এবং ডেমিসেক্সুয়ালস পার্সন এরকমও আমি প্রচুর দেখেছি আমার লাইফে এবং ডেমিসেক্সুয়ালদের সঙ্গে আমার ঠিক আমার পার্সোনালি আমার খুব একটা বিশেষ বনে না আমার ভালো লাগে না ডেমিসেক্সুয়ালসদের অত বেশি ইমোশন কাজ করে না যাই হোক আর বাকি রইল যারা সেটা হচ্ছে কি না সোসিও সেক্সুয়ালস এই সোসিও সেক্সুয়ালসের জায়গাটাই হচ্ছে বড্ড বেশি গোলমেলে গোলমেলে কেমন না আমাদের সমাজে ম্যাক্সিমাম পার্সেন্সই হচ্ছে either demisexuals or socio sexuals socio সেক্সুয়ালসদের মধ্যে একটা ক্যাজুয়াল সেক্স একটা কোনো কমিটমেন্ট ছাড়া sex basically they are sex freak এরা হচ্ছে সোশিও সেক্সুয়ালস এদের মধ্যে ওয়ান নাইট স্ট্যান্ড ব্রথেল বা কোনো রকম ক্যাজুয়াল অ্যাটাচমেন্ট এই ধরনের ম্যাটারগুলো এদের মধ্যে কাজ করে এবং তারা জেনারেলি অ্যাট্রাক্টেড হয় কিভাবে না অ্যাট্রাক্টেড হয় হচ্ছে একজন একজন যদি মেল সোসিও সেক্সুয়াল থাকে সে অ্যাট্রাক্টেড হবে একজন ফিমেলের দিকে শুধুমাত্র তার একটা ফিগার দেখে শুধুমাত্র একটা তার আউটলুক দেখে শুধুমাত্র একটা বডি দেখে তার মধ্যে কোনো ব্রেন কাজ করছে না বিকজ তা না হলে একজন মানুষ ওয়ান নাইট স্ট্যান্ড কী করে করছে একটা মানুষ কী করে তা না হলে স্কটের কলগাল নিচ্ছে তাই না একটা মানুষ কী করে ব্রথলে যাচ্ছে তার মধ্যে সেই ছেলেটির মধ্যে যদি এরকম মানসিকতা থাকে যে আমি ইন্টালেক্ট ছাড়া মেয়ে নেব না তার মানে তো তার মানে তো সেটা তো আবার সেপিও হয়ে যাচ্ছে তাহলে তো তার যে ডিভিশনটা সেটা তো সেপিও হয়ে যাচ্ছে সোসিও হচ্ছে না যাই হোক এই সোসিও সেক্সুয়ালসদের মধ্যে দুরকম আছে একটা হচ্ছে রেস্ট্রিক্টেড একটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড সোসিও সেক্সুয়ালস যারা তারা হচ্ছে নর্মালি একটা কমিটমেন্ট থাকে তাদের মধ্যে তারা অত দেখে না কার মধ্যে ইমোশন আছে কার মধ্যে ইন্টেলিজেন্ট আছে যেটা আমরা নর্মালি দেখতে পাই যে একটা বাড়ি থেকে একটা ছেলের সাথে একটা মেয়েকে বিয়ে দিল ব্যাস সেখানে তাদের মধ্যে একটা একটা একটা রিলেশনশিপ অত মানে দেখছে না যে আমার সঙ্গে তার আদৌ ম্যাচ করছে কিনা আমার সঙ্গে তার আদৌ মেন্টালিটি ম্যাচ করছে কিনা আমার সঙ্গে সে আদৌ কোনো রকমভাবে কোনো ইনভলভমেন্ট হওয়ার কোনো চান্স আছে কি না এগুলো কিছুই দেখে না বাট জাস্ট আর কি থাকতে হয় থাকে এরকম একটা ব্যাপার এটা হচ্ছে সোশ্যাল সেক্সুয়ালস রেস্ট্রিক্টেড বাট আনরেস্ট্রিক্টেডদের ক্ষেত্রে সেরকম কিন্তু কিছুই নেই they always believe in they always believe in such a casual relationship casual sexual relationship আর কোনো কমিটমেন্ট থাকে না যত বেশি কম হবে যত বেশি কমিটেড কম হবে যত বেশি এ হবে এগুলোতে এদের তত বেশি আনন্দ পায় পাওয়া যায় এখন আমাদের সোসাইটিতে এটা দেখা খুব মানে আমরা খুব ভুল করি অনেক সময় সবাই ভুল করে কম বেশি যে আমরা আমাদের নিজেদের যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যে পাওয়া ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যে নেওয়া এইটা আমরা কিন্তু কখনো দেখি না ফ্রিকোয়েন্সিটাকে আমরা কখনো কিন্তু ম্যাচ করি না যে আমার সঙ্গে ওর ব্রেন ফ্রিকোয়েন্সি আদৌ ম্যাচ করছে কিনা আমার সঙ্গে ওর ইমোশন আদৌ ম্যাচ করছে কিনা তো আনরেস্ট্রিক্টেড সোশিও সেক্সুয়ালসদের ক্ষেত্রে ব্রেন ইমোশন ইন্টেলিজেন্স ইন্টালেক্ট কিছুই কাজ করে না অনলি বেড কাজ করে এবং এই ধরনের যে মানে twenty percent of our society they are belonging to such category এবার আমি যেটা বলি এই আনরেস্ট্রিক্টেড সোশিয়ো সেক্সুয়ালসদের একটা বলা যেতে পারে এদের একটা মানে একটা ডার্ক সাইড আছে মানে ডার্ক একটা ট্রায়ার্ড এদের মধ্যে কাজ করে এরা কীরকম হতে পারে এদের মধ্যে একটা ফলস ইগো কাজ করে ফার্স্ট অফ অল এদের মধ্যে কাজ করে যেটা সেটা হচ্ছে ল্যাক অফ এমপ্যাথি অর্থাৎ এমপ্যাথেটিক নয় অন্যের প্রতি কারণ সবটাই তো ক্যাজুয়াল কারণ রিলেশনটাকে ওরা দেখেই তো খুব ক্যাজুয়ালি ওদের মধ্যে তো সেই ডেপথ ব্যাপারটাই তো কখনো কাজ করে না ঠিক আছে ডেপথ ব্যাপারটা যদি কাজ করতো তাহলে কেউ নিশ্চয়ই ব্রথলে গিয়ে থাকতো না কেউ নিশ্চয়ই ওয়ান নাইট স্ট্যান্ড কল মানে কলগাল নিয়ে আসতো না এটা সম্ভবপর হতো না ঠিক আছে তো সেই ব্যাপারগুলো ওদের মধ্যে কখনো কাজই করে না ওদের মধ্যে কি কাজ করে ওদের মধ্যে কাজ করে হচ্ছে সামথিং ম্যানিপুলেশন ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়টেশন কী করে অন্যকে সেইটা করব ম্যানিপুলেটিভ এক্সপ্লয়টেটিভ আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে ওদের মধ্যে যেটা দেখা যায় কিছু ডেলিবারেটিভ অ্যাকশানস দেখতে পাওয়া যায় আনরেস্ট্রিক্টেড সোশিও সেক্সুয়ালস আর আচ্ছা হ্যাঁ দেবপ্রিয়বাবু লিখেছেন আপনি দশ মিনিট আগে চলে এসছেন হ্যাঁ আমি দশ মিনিট আগে চলে এসছি যাই হোক নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে এই সোশিও সেক্সুয়ালসদের মধ্যে আনরেস্ট্রিক্টেড তাদের মধ্যে একটা নার্সিসিজম দেখতে পাওয়া যায় নার্সিসিস্ট মানে হচ্ছে কি they are always trying to impress others even ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে অর্থাৎ অন্যকে যেভাবে হোক সাজিয়ে গুছিয়ে ইমপ্রেস করতেই হবে একটা খুব ছোট এক্সাম্পল দিই ধরুন আমার মাসের শেষে দু হাজার কি তিন হাজার টাকা হয়তো আমার বাঁচলো এক্সপেন্ডিচারের খাতায় গেল না ব্যালেন্স শিটে সেটা আমার রইল এবার সেই জায়গাটাতে আমি দেখলাম যে আমার থ্রি থাউজেন্ড বেঁচে গেছে মাসের শেষে আমি কি করব ইদার সেটা পরের মাসের সঙ্গে অ্যাড ক্যারি ফরওয়ার্ড করে নেবো তা না হলে আমি বই কিনবো এটা হচ্ছে সেপিওজরা ভাবে যে বই কিনবো কেন for the purpose of acquiring knowledge আমি কিছু নলেজ গেন করব তাই বই কিনবো কিন্তু এটাই যদি কোনো আনরেস্ট্রিক্টেড সোশিও সেক্সুয়ালসের হাতে তিন হাজার টাকা থাকে সে মনে করবে আমি এটা দিয়ে পার্লারে যাব আমি এটা নিয়ে সালনে যাব আমি এটা নিয়ে আতর কিনবো আমি এটা নিয়ে ভালো ভালো কি বলা হয় ওগুলোকে পারফিউম কিনবো বা আমি এটা নিয়ে এমন কিছু করব মানে যেগুলো আর কি just opposite to the sapios ঠিক আছে অর্থাৎ নিজেদেরকে কিভাবে সাজাবো যাতে অপরকে ইমপ্রেস করা যায় এই জিনিসটা সব সময় একজন আনরেস্ট্রিক্টেড সোশিও সেক্সুয়ালসের মধ্যে কাজ করতেই থাকে বিকজ এটাকে বলা হয় নার্সিসিজম নার্সিসিস্ট এরা ম্যাক্সিমাম নেক্সট যেটা থাকে এদের মধ্যে একটা সাইকোপ্যাথি কাজ করে সাইকোপ্যাথিটাও কাইন্ড অফ দ্যাট অ্যারোগেন্স কাজ করে এদের মধ্যে কাজ করে যেটা সেটা হচ্ছে যে ট্রাই টু হিউমিলিয়েট আদার্স অন্যকে হিউমিলিয়েট করার একটা মানসিকতা কাজ করে আচ্ছা সোসিও সেক্সুয়ালসদের মধ্যে দেখতে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে ম্যাকিয়াভেলিয়ানিজম অর্থাৎ ম্যাকিয়াভেলির মতন কিছু মানে we all know Machiavelli Italian of course you know so Machiavellian কিছু ট্রেট এদের মধ্যে দেখা যায় সাপোজ কীরকম ট্রেট দেখতে পাওয়া যায় অ্যারোগেন্ট নাম্বার টু হচ্ছে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে কাইন্ড অফ আ মানে মোরালিটি মোরালিটিটা ল্যাক অফ মোরালিটি থাকে মোরালিটি জায়গাটা ভীষণভাবে কম থাকে অর্থাৎ কারোর মধ্যে যদি মোরালিটি থাকে সে কি ব্রথলে যাবে যাবে না বোধ সে কি ওয়ান নাইট স্ট্যান্ড করবে করবে না বোধ তাই না অর্থাৎ সেই জায়গাটা তাদের মধ্যে কিন্তু টোটালি ল্যাক কোন কোন জিনিস ল্যাক মোরালস ল্যাক শুধুমাত্র একটা জিনিসই তারা জানে জ্যাট এনি কজ বা এনি হুক অ্যান্ড ক্রুক আমাকে সেক্স করতে হবে যেভাবে হোক আমাকে মেয়ে বা ছেলে ভাইস ভার্সা যে যেরকম জেন্ডারে সেটাকে পটাতে হবে এবং আমাকে সেক্স করতে হবে and that's it and nothing else আমি সেদিনকে শুধুমাত্র এটুকুই বোঝাতে চেয়েছিলাম যে সেপিওসরা সবসময় তারা ব্রেন অর্থাৎ একটা মানুষের ইন্টেলেক্ট দেখে সেদিকে প্রসিড করে সে ইন্টালেক্টটা হতে পারে যে কোনো মানুষের একটা ক্রিয়েটিভিটি রয়েছে সে কিছু ক্রিয়েট করতে পারে হতে পারে সেটা গান ক্রিয়েট করতে পারে হতে পারে সে ব্যক্তি কোনো গল্প কবিতা মানে রাইটিং হতে পারে হতে পারে কোনো রকম কোনো ইনস্ট্রুমেন্টাল কিছু হয়তো বাজাতে পারে বা যাই হোক হোয়াট এভার মেবি সেইটা তবে ব্যাপারটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে তারা হচ্ছে কি আমরা জেনারেলি আমরা নিজেদেরকে যতটুকু আমরা নিজেদেরকে অ্যানালিসিস করে দেখেছি আমরা জেনারেলি পছন্দ করি হচ্ছে যে ওয়ার্ল্ড রিলেটেড বিভিন্ন টপিক তার মানেটা কি অর্থাৎ বিশ্বের পলিটিক্যাল হতে পারে it may be political it may be social economical it may be certain climate or geographical position of earth It may be mm, uh, the histor- history of earth, world history, anything. অর্থাৎ এদের মধ্যে সমস্ত রকম একটা জিনিস মেবি স্পোর্টস অবভিয়াসলি হতে পারে সিনেমা হতে পারে ফিল্ম ডিরেক্টরস এরকম বিভিন্ন রকমের ইস্যুস আছে যেই ইস্যুসগুলো নিয়ে আমরা ডিসকাশন করতে ইচ্ছুক এবং কেউ যদি এটাতে আমাদের সাথে পার্টিসিপেট করে ঠিক আছে সেই মানুষকে আমরা প্রচণ্ড পছন্দ করি ঠিক আছে সব ক্ষেত্রে না ইকোনমিক্যালি ইকোনমিক্যালি সেক্স নয় এটা ইকোনমিক্যালি সেক্স নয় অ্যাবসলিউটলি ইকোনমিক্যালি সেক্স নয় আমি যে বিষয়টাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে this is the psychology of the sexual trade অর্থাৎ তুমি যে ইকোনমিক্যালি বলছো সেটা আলাদা জিনিস তুমি যেটা বলছো যে নিজেদের বাংলার খরচটা আগে তোলে রিক্সা চালক সেটা পরের কথা ও বিষয়টা নিয়ে এখানে এটার সঙ্গে ওটা রিলেট করা যাচ্ছে না এখানে ওটার সাথে রিলেটেড নয় অ্যাবসলিউটলি এটা আমি ওর সাথে মানে সহমত পোষণ করতে পারলাম না আমি যেটা বলছি সেটা পিওরলি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কারণ পিওরলি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যদি মানুষের মধ্যে এই সাইকোলজিক্যাল ট্রেডগুলো না থাকে এই সাইকোলজিক্যাল ট্রেডগুলো আছে বলেই এক একজনের মধ্যে এক এক রকম মানে কি বলবো মেন্টালিটি কাজ করছে এক একজনের মধ্যে এক এক রকম আমাকে যদি এখন বলা হয় একজন সোশিও সেক্সুয়ালসের সঙ্গে থাকতে আমি কখনোই সেই সোশিও সেক্সুয়ালসের সঙ্গে থাকতে পারবো না হ্যাঁ only intelligence is the key factor absolutely পিয়ালিদি একদম একদম একদম এটার মধ্যে কোনো রকম কোনো জেন্ডার ফাউন্ড কোনো রকম ম্যাটার নেই মেন ব্যাপারটা হচ্ছে কি আমরা সবসময় একটা একটা ইন্টেলিজেন্স বেসিক্যালি স্যাপিয়ার কথাটা মানেই হচ্ছে the one to be know wise অর্থাৎ একটা জ্ঞান অর্থাৎ প্রত্যেকটা বিষয় মানে সে বিষয়টা কিন্তু কোনো রকম কোনো এ নয় যে একটা তার মধ্যে একটা এ রয়েছে পেরিফেরি রয়েছে যে এইটুকুর মধ্যে আমি জানি না আমি হয়তো সব জানি না আরেকজন হয়তো ফিফটি জানে আমি হয়তো ফিফটি পার্সেন্ট জানি কিন্তু এই যে একটা এক্সচেঞ্জ অফ থটস হবে অর্থাৎ কথাবার্তার মধ্যে জানা যাবে বা যদি আমরা নিজেরা নাও জানি সেটা অন্যের কাছ থেকে জেনে নেওয়া যাবে ঠিক আছে জেনে নেওয়া তো যাবেই সেটা তো কোনো ব্যাপার না জেনে নেওয়াটা তো কোনো ব্যাপার না না সাইকোলজি ডিপেন্ডস অন ইকোনমি একদমই বিশ্বাস করতে পারলাম না এটাও আমি অ্যাগ্রি করলাম না একদমই না কিসের ইকোনমিক্যাল ম্যাটার কাজ করছে যে মানুষটা সোশিয়াল সেক্সুয়াল তাকে কে বলেছিল যে তুমি কি বলা হয় ব্রথলে যাও ওয়ান নাইট স্ট্যান্ড করো তার মেন্টালিটি না হলে সে পারবে আবার যে সেপিও সেক্সুয়ালস আছে সে বই বই নিয়ে পড়ে থাকে কেন বই নিয়ে পড়ে থাকে শুধুমাত্র সে বই নিয়ে পড়ে থাকে না সে সবসময় ডিসকাস করতে চায় তার ম্যাটারটাকে এমন নয় যে সে শুধুমাত্র নিজে নিজের মধ্যে ইনপুট করছে শুধু একটার পর একটা ইনপুট করছে অ্যাবসলুটলি নট সে ওটা ইনপুট করে না এটা একটা সাইকোলজিক্যাল ট্রেট এই ট্রেটটা আমি তুমি কেউ আনেন এটা ফ্রেঞ্চ একজন ফিলোসফার ফুকো ফুকোর এই পুরো পুরো যে ডিস্ট্রিবিউশনটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি পুরোটা কিন্তু ওনার এটা অবভিয়াসলি টোটাল সাইকোলজি কাজ করছে একজন লোকের ইমোশন কাজ করছে আমি একটা লোকের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি সাপোজ আমি হয়তো এত মানে কি বলবো পার্সোনাল লাইফকে হয়তো এতটা খুলে এখানে বলতে চাইছি না কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট আমি হয়তো মাসের শেষে দু হাজার টাকা দিয়ে আমি কিনলাম হচ্ছে একটা বই কিন্তু তার মেন্টালিটিতে কাজ করছে সেই দু হাজার টাকাটা দিয়ে সে কী করলো না সে করলো হচ্ছে সালো ভালো রেস্তোরাঁ পারফিউম তো এটা তো একটা মেন্টাল এটা তো কী বলবো ওটা সাইকোলজিক্যাল এটা এ না এটা এক একটা মানুষের এবার কখন কখন সে মানুষটা একজনের সাথে ভালো থাকবে যখন both are equal both of them having the same frequency in their mind কারণ আমি কি পছন্দ করব যে আমি পছন্দ করব এটাই যে আমি বই কিনছি তো আরেকজন একটা জার্নাল কিনবে অ্যাটলিস্ট জার্নাল কিনুক বা না কিনুক অ্যাটলিস্ট আমি যে বইটা কিনলাম সেই বইটা সম্পর্কে সে ডিসকাশনটা সে শুনবে কিন্তু জেনারেলি ডেমিসেক্সুয়ালস বা সোসিওসেক্সুয়ালসরা তারা কিন্তু কখনো তোমার সেপিওদের সঙ্গে থাকতে পারে না বেসিক্যালি সেপিওরা কারোর সঙ্গেই থাকতে পারে না সেপিওদের একটা প্রচণ্ড সমস্যা আছে সেপিওরা তাদের নিজস্ব যখনই দেখে আমি কোনো প্রেমের কথা ছেড়েই দিলাম আমার দরকার নেই কোনো প্রেম কোনো সেক্সুয়াল ইন্টারেস্ট ছেড়ে দিলাম ইভিন আমি যদি একটা ছেলে বা মেয়ের সাথে গল্প করতে যাই আমি যদি দেখি যে সেই পার্সনটা দু একটা কথা বলার পরেই বুঝে যেতে থাকি যে সেই পার্সনটার মধ্যে কতটা আছে আর কতটা নেই অর্থাৎ তার মেন্টাল এবিলিটি ঠিক কতটা কাজ করছে বা মেন্টাল এবিলিটি ঠিক কতটা কাজ করছে না তাই না তো সেইখানে যখন তার মেন্টাল এবিলিটি কাজ করাটা মেন্টাল এবিলিটির যে কাজটা ঠিক আছে সেই মেন্টাল এবিলিটিটা তার যখন কাজ করছে না তখন কি হবে তাই না অর্থাৎ আমি দেখব যে কিছু অন্তত জানে আমার সঙ্গে তার একটা এক্সচেঞ্জ অফ থটস হচ্ছে যেখানে দেখা যাচ্ছে আমি ধরো প্রত্যেককেই বলছি আমি ধরো একটা জিনিস সেটা জানি সাপোজ একটা ছোট্ট ছোট এক্সাম্পল দিই খুব ছোট এক্সাম্পল দিয়ে আমি কালকে একটা ছোট্ট পোস্ট করেছিলাম পোস্টটাতে কার কথা লিখেছিলাম না বেকি অ্যান্ডারসনের কথা লিখেছিলাম বেকি অ্যান্ডারসন কে না বেকি অ্যান্ডারসন হচ্ছেন একজন সিএনএনের ফেমাস জার্নালিস্ট উনি শুধু সিএনএনের জার্নালিস্ট নন উনি একজন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট নাম করা কানেক্ট দ্য ওয়ার্ল্ড বলে একটা পার্টিকুলার সেশন উনি করেন করতেন তো সেই বেকি অ্যান্ডারসনের কথাটা ধরো আমি একজনকে বললাম ঠিক আছে এবং আমি হয়তো বেকি অ্যান্ডারসনের কোনো নিউজ বা কোনো উনি যে নিউজ প্রেজেন্টেটার ওনার নিউজ হয়তো আমি শুনছি উনি অ্যাঙ্কারিং আমি শুনছি আমার পাশে ধরো যে ব্যক্তিটা বসে আছে সে সে সম্পর্কে কিছুই বোঝে না সে না ভালো বুঝতে পারছে তার ইংলিশ অ্যাকসেন্ট না ভালো বুঝতে পারছে যে সেই মহিলা কি বলতে চাইছে এবার আমি তার সঙ্গে কি ডিসকাস করব জাস্ট টেল মি আমি তার সঙ্গে কি ডিসকাস করবো আমার তো ডিসকাস করার কিছু নেই তার সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে আমার তো ডিসকাশনের কিছুই নেই কিছু নেই কারণ সে বুঝছে না কারণটা হচ্ছে সে বুঝছে না সাপোজ তুমি যে নকশাল আন্দোলনের কথাটা বলছো এই নকশাল আন্দোলন সম্পর্কেও জানো তো সবাই না ওয়াকিবহাল নয় আমি যদি এখন চারু মজুমদার কানু সান্নাল নিয়ে কথা বলতে শুরু করি হিবিয়াস কর্পাস নিয়ে কথা বলতে শুরু করি কানু সান্নালের দার্জিলিংয়ে গিয়ে এ হয়েছিল তারপর তার এগেনস্টে হিবিয়াস কর্পাস হয়েছিল রিট পিটিশন হয়েছিল তো সেগুলো নিয়ে বলতে শুরু করি না ব্যাস ফাঁকা দেখবো গ্রাউন্ড ফাঁকা সামনে আমি একাই শুধু বলে যাচ্ছি আর কেউ কোথাও নেই এটাই তো হচ্ছে এটাই তো আমার সাথে বরাবর হয়ে এসেছে না আমি যাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি তাদের সাথে আমি বোঝানোর বহুবার চেষ্টা করছি কিন্তু দেখছি নাতে কোনো পলিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে যদি বলতে গেলাম ইভিন আমি আমি আমার স্টুডেন্টদেরকে নিয়েও বলি এবার একটা কথা ধরো আমি আমার কোনো স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে গেলাম স্টুডেন্টদের মধ্যেও যদি সেপিও আমার যেমন স্টুডেন্টরা একদমই কেউ সেপিও নয় ঠিক আছে সেপিওরা যে শুধুমাত্র যে কি বলবো মানে পার্সেন মানে সেক্সুয়াল পার্টনার চয়েস করতে পারে না তা নয় তাদের কথা বলতেও খুব সমস্যা সমাজে কারণ আমি একটা স্টুডেন্টকে জাস্ট কদিন আগে আমি প্রশ্ন করলাম যে রকম এমার্জেন্সি কবে হয়েছিল বলতে পারলো না আনসার দিতে পারলো না একটা তেইশ চব্বিশ বছরের ছেলেমেয়েরা তারা বলতে পারছে না এমার্জেন্সি কবে হয়েছিল কতবার এমার্জেন্সি প্রোক্ল্যামড হয়েছিল ইন্ডিয়াতে বলতে পারছে না এ কেমন জিনিস তার মানে কি হচ্ছে political matters nil social issues nil geographical aspect বলো নীল আমাদের মতন যে মানুষরা আছে তাদের প্রচণ্ড প্রবলেম হয় ডেমিসেক্সুয়ালদের ক্ষেত্রে ঠিক আলাদা জিনিস ডেমিসেক্সুয়ালসরা যার সঙ্গে মনে করে রোমান্টিক্যালি ইয়ে, ইনভলভ হতে পারবে তাদের আবার একটা ব্যাপার কাজ করে স্ট্রং ইমোশন কাজ করে ওরা কিন্তু আবার আমাদের সঙ্গে অ্যাটাচ হতে পারবে না ওরকম ধরনের মানুষরা যাদের মধ্যে স্ট্রং ইমোশন কাজ করছে কারণ আমাদের মধ্যে ইমোশনটা অত বেশি কাজ করে না তাই বলে অনেকে সেদিনকে একজন প্রশ্ন করেছিলেন সামওয়ান যে তাহলে কি ইমোশন ছাড়া তো জীবন চলে না কে বলেছে যে সেপিওস আর ইমোশনলেস তারা যখন পার্টনার চয়েস করতে যায় তখন তারা এমফাসাইজ করে হচ্ছে তিনটে জিনিসের ওপর একটা ইন্টেলিজেন্স নাম্বার ওয়ান হচ্ছে যে সেটা হচ্ছে যে ইন্টালেক্ট নাম্বার থ্রি হচ্ছে that is the thought provoking এর বাইরে এর বাইরে আমরা কল্পনা করতে পারি না এখন আমি হয়তো সবার রিপ্লাইগুলো দিচ্ছি না যার মনে হবে সে এখানে কমেন্ট করে রেখো আমি এখন সব রিপ্লাই দিতে পারবো না এই মুহূর্তে কারণ স্ক্রল করে করে উঠে যাচ্ছে এগুলো আমি কমেন্টের রিপ্লাই পরে দিয়ে দেবো আর এর মধ্যে কমেন্ট পড়তে গেলে আমার টোটালি ম্যাটারটা ডিভিয়েট করে যাচ্ছে তা আমি ওই রিপ্লাইগুলো থেকে একটুও স্যাটিসফাইড ছিলাম না প্রচণ্ডভাবে আমি দেখলাম যে এরা ম্যাটারটাকে মনের সাথে গুলিয়ে ফেলছে ইমোশনের সাথে গুলিয়ে ফেলছে এটা মন ইমোশন নয় আমাদের মন আর ইমোশনের থেকে আমাদের বেশি কাজ করে অন্য জিনিস না চারু মজুমদার মানেই নকশাল আন্দোলনের শেষ কথা নয় দ্যার আর লস অফ আমি জাস্ট এক্সাম্পল দিলাম আমি জাস্ট চারু মজুমদার কানু সান্নাল এদের যে এগুলো জাস্ট এক্সাম্পল আমাকে তো আমি তো এখানে নকশালাইট মুভমেন্ট নিয়ে বসিনি বলতে না তাহলে তো আমাকে নকশালাইট মুভমেন্ট নিয়ে বলতে হয় সেটা তো আমি এখন বলতে পারছি না বলবোও না এখানে বসে এখন যাই হোক তো যেটা মেন ব্যাপার হচ্ছে যে সেটা হচ্ছে যে না ফ্যানটা তো আমি বন্ধ করতে পারবো না ফ্যানটা বিকজ অফ এটা মানে হাই স্পিড এটাকে আমি রেগুলেট করি না জেনারেলি আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এইটাই সেদিনকার উত্তরগুলো আমি এক্সপেক্ট করেছিলাম একটু অন্যরকম আসবে কিন্তু সেদিনকার উত্তরগুলো ভীষণ ক্লিশে লেগেছে কারণ সবাই সেই মন আর ইমোশন এই নিয়েই পড়ে আছে কি বলতে চাইছি সেটা একবারও কেউ পড়ছেও না বুঝছেও না দেখছে না কিছু আমার মানে আমি দেখে ভাবলাম যেটা কেমন জিনিস এটা একটা সাইকোলজিক্যাল ট্রেট অনেকে আবার লিখেছে যে তুমি সেক্স ছাড়া অন্য কিছু নিয়ে ডিসকাস করো না এটা সেক্স সেক্সুয়াল কী আলোচনা করছি আমি এর মধ্যে এখানে আমি সেক্সুয়াল ডিসকাশনটা কি করছি এর মধ্যে সেক্সের কি আছে এটা তো একটা সাইকোলজিক্যাল ট্রেট একটা মানুষের হ্যাঁ হতে পারে it's related to the sex তো সেক্স নিয়ে যদি কেউ বলেও থাকে সেটা ট্যাবু মনে হয়তো হয় না তাই না তো মোটামুটি আমার মনে হয় আমি একটু বোঝাতে পেরেছি কারণ আমি আমার জীবনে বন্ধু নেই আমার জীবনে বন্ধুর সংখ্যা খুব কম বলা যেতে পারে নেই একজন কি দুজন কিন্তু সোশিও সেক্সুয়ালসদের ক্ষেত্রে অনেক বন্ধু হয় তার কারণটা হচ্ছে এটাই বিকজ ওদের মধ্যে তো ওই মানে কি বলবো যে কোনো বিষয়ের মধ্যে ইন্টেলেক্ট খোঁজে না যে কোনো বিষয়ের মধ্যে ইন্টেলিজেন্স খোঁজে না ওদের কথাবার্তাটার না কোনো মানে কনস্ট্রাকটিভ কিছু থাকে না কনস্ট্রাকটিভ কিছু থাকে না কনস্ট্রাকটিভ যে একটা ডিসকাশন কিছু থাকে না এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নিজের লাইফে আমি যতজন মানুষের সাথে কথা বলেছি হয়তো খুব কম সংখ্যক দু একজন বাদ দিয়ে ম্যাক্সিমামের মধ্যেই আমি একটা জিনিস অবজার্ভ করেছি এখানে অনেকে কমেন্ট করছেন না আমি জানি না কেন কমেন্ট করছেন না মেবি আপনি পরে করবেন তো ম্যাক্সিমামের মধ্যেই আমি যেটা অবজার্ভ করে দেখেছি যে সেটা হচ্ছে যে কথা বলে সেই যে আনন্দটা কথা বল বলার যে সেই ইচ্ছেটা যে হ্যাঁ এর সাথে একদিন কথা বলেছি তো আবার সেকেন্ড দিন কথা বলবো সেই ইচ্ছেটা কিন্তু কখনো কাজ করে না only a sapio can truly understand another sapio অন্যদিকে কাউকে বোঝানোটা বেশ কষ্টসাধ্য that's why the sapios are mostly lonely absolutely absolutely একজন সেপিওই শুধুমাত্র একজন সেপিওকে বুঝতে পারবে আদারওয়াইজ বাকিরা ঠিক জিনিসটা বুঝতে পারবে না পিয়ালিদি একদমই তুমি কথাটা তোমার সঙ্গে আমি একদম একদম মানে একশো এক হাজার শতাংশ আর কি আগ্রি করছি শুধুমাত্র আমি কি বলতে চাইছি সেটা একমাত্র একটা সেপিওই বুঝতে পারবে আদারওয়াইজ কারোর পক্ষে সেটা বোঝাটা বা সম্ভবপরই নয় সে তো ওই মানে ওই ফ্রিকোয়েন্সি তো তার ব্রেনে নেই না ব্রেনের সেই ফ্রিকোয়েন্সি ধরো একটা মানুষ সে ইমোশনালি সব কিছু দেখে তার মধ্যে ইমোশনটা খুব বেশি কাজ ফাজ করে ইত্যাদি ইত্যাদি যে হ্যাঁ সে ইমোশনালি সব কিছু দেখে দেখে এবার সেই ব্যক্তি যদি দেখা যায় যে সে ইমোশনালি না এ করে সে যেহেতু ইমোশনালি সব কিছু দেখে তো সে কি কখনো সেটাকে ইন্টালেক্ট দিয়ে ভাবতে পারবে আমার তো মনে হয় না যে তার পক্ষে সেটা সম্ভবপর যে সেটাকে ইন্টালেক্ট দিয়ে ভাবা সে ইন্টেলিজেন্স দিয়ে জিনিসটাকে ভাববে আমার তো মনে হয় না যে তার পক্ষে এটা কোনোদিন পসিবল আমার মনে হয় না তো আমি মনে হয় একটু বোঝাতে পেরেছি জানি না আমি মনে মনে হচ্ছে না কারণ রিপ্লাইগুলো আমি এখনও মানে এক্সেপ্ট পিয়ালিদি ছাড়া কারোর কাছ থেকেই খুব একটা পজিটিভ রিপ্লাই কিছু পেলাম না কারণ আমার এখনও মনে হচ্ছে the sapio concept is not clear the sapio concept is still now in ambiguity right am I right মনে হচ্ছে still now it is in ambiguity তাই তো তো যদি না ক্লিয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলতেই পারেন কারণ একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে বোঝার ব্যাপারটা না হলে এই বিষয়গুলো নিয়ে না মানে বলতে শুরু করলে মানে অনেকেই বোঝে না বিষয়গুলো খুব এবং এতটাই মানে লাইটলি নেয় না ভাবে যে অনেকে ইভেন একথাও বলেছে আমাকে বলে আমি তো আমার স্ত্রী বাচ্চা নিয়ে বেশ ভালোই আছে তাহলে আপনি নেই কেন আরে আমি নেই কেন সেই উত্তর যদি আমি তাদেরকে দিতেই পারতাম তাহলে তো হয়েই যেত <laughs> আমি নেই কেন আমি ইভিন একটা রিলেশনশিপকে জলাঞ্জলি দিয়েছি ঠিক আছে only for the purpose of my self respect and my কি বলবো mental wavelength differences of mental wavelength তো সেই জন্য yes yes, yes. still in ambiguity obviously they are obviously still in ambiguity প্রচণ্ডভাবে ম্যাটারটা অ্যাম্বিগুয়াস মনে হচ্ছে ভাবছে এরকম আবার মানুষের মাইন্ডসেট হয় কি না এরকমভাবে আবার মানুষ ভাবতে পারে কি না অবভিয়াসলি ভাবতে পারে আমরা ভাবতে পারি এইভাবে এবং আমাদের খুব কষ্ট হয় যখন আমরা সেই যে we are always hungry for some information তো তো আমরা যখন দেখি যে আমাদের কাছে কোনো ইনফরমেশান আমরা জাস্ট বলে যাচ্ছি একটা দিক থেকে জাস্ট অপোজিট দিকটা যখন দেখি যে না সেখানে কোনো ইনফরমেটিভ কিছু পাচ্ছি না বা যে ইনফরমেশানটা আমাকে বলা হচ্ছে সেই ইনফরমেশানটা আমার কোনো কাজে লাগছে না তো সেই ক্ষেত্রে না খুব কষ্ট হয় ব্রেনের মধ্যে খুব কষ্ট হয় সেক্ষেত্রে তখন মনে হয় যে না এইভাবে তার কারোর সাথে না বন্ধুত্ব রাখা যায় এইভাবে না কারোর সাথে প্রেম করা যায় এইভাবে না কারোর সাথে সংসার করা যায় অতএব কোনোটাই করা যায় না যখন তুমি তোমার মনের কথাগুলোকে যখন মনের কথাগুলোকে যখন প্রকাশ করতে পারছো না এবং প্রকাশ যে করছো তোমার মতো করে কেউ বুঝতে পারছে না তারা অন্যরকমভাবে ইন্টারপ্রেট করছে এবং basically all of my words are being misinterpreted তখন সেই ক্ষেত্রে খুব সমস্যা হয় খুব প্রবলেম হয় সেটা আমি সবাইকে বোঝাতে পারবো না কারণ সবাই সেটা বুঝতে পারছে না বোঝানো যাচ্ছে না তাদেরকে কিছুই আমি কিছু বোঝাতেই পারছি না মানে আমি যে এক ঘন্টা বলছি অলমোস্ট ওয়ান আওয়ার এবং তার মধ্যে দেখা যাচ্ছে অলমোস্ট ওয়ান আওয়ার না হলেও হাফ অ্যান আওয়ার বলছি তো তার মধ্যে দেখা যাচ্ছে যে রিপ্লাইয়ের জায়গাটা খুব কম তার মানে তাদের কাজটা মানে তারা জিনিসটা বুঝতে পারেনি বুঝতে যদি পারতো তাহলে রিপ্লাইগুলো অনেক পজিটিভ আসতো রিপ্লাইয়ের জায়গাগুলো অনেক পজিটিভ পেতাম আমি এখানে আমি রিপ্লাইয়ের জায়গাগুলো পজিটিভ পাচ্ছি না কিছু আমি হয় বোঝাতে অক্ষম না তারা বুঝতে অক্ষম ইদার ডেমিসেক্সুয়াল ম্যাটারটা কি আপনারা বুঝতে পেরেছেন যে ডেমিসেক্সুয়ালিটিটা demisexual I think would you understand it is basically emotion based and fully emotion based আর এখানে কি না না বিচ্ছেদের ব্যাপার আমি এভাবে কাউকে বলতে পারবো না বিচ্ছেদের কোনো ব্যাপার নেই বললাম তো একটা হচ্ছে মেন্টাল একটা ওয়েবলেন্থটা প্রবলেম আর দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে যে we are not the sepios. We are not the sepios. I am sepios and he, he was not. এই বিষয়টা নিয়ে আমার কথা বলার কোনো বিশেষ এ নেই আমি কি লিখেছেন আমি কি জাস্ট জয়েন করলাম এত লেট করলে তো সমস্যা মুশকিল না খুব সমস্যা এত লেট করলে অলরেডি পুরো ম্যাটারটা ওভার অলমোস্ট ডান সেখানে আপনি যখন এ করছেন সেক্ষেত্রে তো খুব প্রবলেম পরে শুনে নেবেন এছাড়া আমার তো কিছু বলার নেই কারণ it's almost over I have already delivered my lectures on the three psychological traits পিয়ালিদি লিখেছে আমাদের সমাজ এখনও সমলৈঙ্গিক সম্পর্ক দেখে আঁতকে ওঠে নাক করে সেখানে সেক্সুয়ালিটি নিয়ে এত সুন্দর সূক্ষ্ম ভাবনা ভাবার সময় কি কারোর আছে বেশিরভাগ মানুষই তো জীবনটাকে বিয়ে বাচ্চা আর সংসারের মধ্যে আবদ্ধ করে রেখেছে তার বাইরে আর নতুন কিছু ভাবতেও চায় না জানতেও চায় না তুমি পিয়ালিদি তুমি বালিগঞ্জে বসে যেটা ভাবছ আমি শ্রীরামপুরে বসে সেম থিং ভাবছি আমি জানি এত সেপিও টেপিও নিয়ে ভাবার সময় কারণ নেই ঠিক আছে সামান্য আমি যদি হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বলি না দেখবো ব্যাটারটা একেবারে যাচ্ছে তাই জায়গায় চলে গেছে বলবে আমি একটা খারাপ মহিলা যে এলজিবিটি কিউ নিয়ে ডিসকাস করছি ঠিক আছে এবং আমি পার্সোনালি এলজিবিটি কিউ অর্থাৎ এই পুরো যে রেনবো রেনবো এটাকে আমি কিন্তু এ করি রেনবো ফ্ল্যাগটাকে আমি কিন্তু সাপোর্ট করি কারণ তাদের প্রত্যেকেরই কিন্তু একটা অধিকার আছে ঠিক আছে অর্থাৎ নিজের নিজের মতন করে পার্টনার চয়েস করার আমি কিন্তু প্রচণ্ডভাবে এটাকে সাপোর্ট করি ঠিক আছে যেও যদি বাইসেক্সুয়ালিটি থাকে বাইসেক্সুয়ালিটিও একটা ট্রেট এবং এটা একটা মানে কি বলবো মানে ভীষণভাবে এখনকার সমাজে এটা ফেমাস যে বাইসেক্স বাইসেক্সুয়ালস যারা আছে তাছাড়া যারা ট্রান্সজেন্ডার আছে ট্রান্সজেন্ডারদের তো প্যাথেটিক অবস্থা ট্রান্সজেন্ডার সম্পর্কে আমি কিছু আর বলতে চাই না এখনও হয়তো এই এই যারা এখানে লাইভ সেশন দেখছেন বা যারা আমার লেখাতে যারা কমেন্ট করেন তাদের মধ্যেই হয়তো অনেকে আছে যারা হয়তো এখনও রাস্তা ইউনাক দেখলে তারা নাক করে তারা দূর দিয়ে যায় তারা কথা বলতে ভয় পায় এরকম নানা রকম আছে তারপরে যদি এর মধ্যে ট্রান্সজেন্ডারের মধ্যে যদি থাকে ইন্টারসেক্স বা ট্রান্স ওম্যান ট্রান্স ম্যান এই ম্যাটারগুলো যদি এর মধ্যে থাকে সবাই মনে করে অল দিজ আর কিন্তু সাইকোলজিক্যাল ম্যাটার্স সাইকোলজির সঙ্গে জেনেটিক্যাল ওদের অ্যাবারেশনস থাকছে জেনেটিক্যাল অ্যাবারেশনসের জন্য ওদের যেটা বডি অর্থাৎ ওদের যেটা বডির যে ডিফারেন্সগুলো দেখতে পাওয়া যায় অর্থাৎ আমাদের যে নর্মাল যে মানে কী বলবো রিপ্রোডাক্টিভ অর্গানস আছে তো সেটা তো যারা ট্রান্স হয় তাদের ক্ষেত্রে হয় না আমরা সিস আমাদের ক্ষেত্রে হচ্ছে কি না আমরা cis cis woman cis man অর্থাৎ আমরা সিস ওরা হচ্ছে ট্রান্স ট্রান্স কথাটার মানেই হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কন্ট্রাডিক্টরি অর্থাৎ একটা হচ্ছে সাইকোলজি একরকম রয়েছে তো সেই মহিলার ক্ষেত্রে হয়তো আউটলুক আরেক রকম কাজ করছে দিস ওয়ান তো আমার যেটা সব ক্ষেত্রে দেখে শুনে মনে হচ্ছে যে অল দি সেপিও মানে এই ট্রেটও আপনাদের মাথার ওপর দিয়ে গেছে তার মধ্যে আমি যদি এখন আবার মানে এলজিবিটি কিউ নিয়ে ডিসকাস করি মানে এটা তো মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে মানে ডাইজেশনের প্রবলেম হয়ে যাবে তারপর দেখবেন কিন্তু কখনো ভেবে দেখবেন একটা জিনিস যে এই যে ট্রেডগুলো এই যে সাইকোলজি এই যে ম্যাটার্সগুলো রয়েছে ঠিক আছে সেগুলো আমার মনে হয় এই যে আপনারা কোট আনকোট যে বিয়ে বাচ্চা বা লোক একটা মেয়ের ওপরে চাপিয়ে দেওয়া ঠিক আছে সমাজ মানে সমাজের দোহাই দিয়ে বিয়ে করতেই হবে বিয়ে করতেই হবে বিয়ে করতেই হবে করে একটা চাপিয়ে দেওয়া বা সেই মেয়েটির কোনো এজ নেই আন্ডার এজ ম্যারেজ প্রচুর হচ্ছে এখনও টিল নাও আর যদিও বা কেউ হয়তো দেখা যাচ্ছে যে কি বলবো লেখাপড়া শিখে এস্টাবলিশড না হয়েই আগে বিয়ে বিয়ে করে নাচছে তো সেইটার থেকে বেরিয়ে গিয়ে আমার মনে হয় যে যদি একটু অন্যরকম করে ভাবেন এই ট্রেডগুলো নিয়ে চিন্তা করেন নিজেদের মতন করে কিন্তু তাহলে তারা পার্টনারটা বুঝতে পারবেন যদি নিজেদের মতন করে এই পার্টনারটা মানে নিজেরা না চিনতে পারেন তাহলে কিন্তু খুব প্রবলেম খুব সমস্যা আগে নিজেকে বুঝুন যে আমার নিজের ক্লাসটা কি আমি নিজে কোন ক্লাসের মধ্যে ইনক্লুডেড তারপরে যাকে চয়েস করবেন তখন সেটা এ করবেন না হলে কিন্তু খুব সমস্যা খুব প্রবলেম সুভাষবাবু লিখছেন যে সেপিওর সাথে সেপিও বুদ্ধিমত্তার বিষয়টি যেন উপস্থিত থাকে তার মধ্যে ইমোশন বিষয়টি অবশ্যই জানালে জানালো কথা আপনার কথাগুলো আমি কম বুঝলেও আলোচনা সাইকোলজির সাথে গভীরভাবে সম্পর্কিত চা ইমোশন সেপিওদের সাথে ইমোশনটা অত মানে ইমোশন তো অবভিয়াসলি ইমোশনাল তো সবাই আমি কি বলবো যে আমার মধ্যে ইমোশনলেস আমি তো তাহলে হিউম্যান বিইংসই না অন্য কিছু এলিয়ে নেব কিন্তু যখন তারা বারবার একটা কথা বলছি তো যখন তারা কোনো পার্টনার চয়েস করে তখন তারা ফ্রিকোয়েন্সিটা দেখে এই দিস ফ্রিকোয়েন্সি ঠিক আছে অর্থাৎ মেন্টাল এবিলিটিটা দেখে ঠিক আছে কম্প্রিহেন্ড করে যে তার কম্প্রিহেন্ড করার পাওয়ারটা কতটা সে কতটা বুঝতে পারছে আমি যেটা বলছি আমার সাথে কতটা ডিসকাস করতে সক্ষম হচ্ছে এইগুলো তারা জেনারেলি দেখে তো আপনাদের আর আমি সময় নেব না অলমোস্ট এইট থার্টি ওভার আর this topic is not a very interesting topic okay আপনারা মনে করেছিলেন যে is probably related to the sex absolutely not এর সাথে সেক্সের কোনো সম্পর্কই নেই অনেকেই ভুলভাল কথা লেখেন না বুঝে কথা লেখেন আমার খুব বিরক্ত লাগে খুব বিরক্তি বিরক্ত হই আমি এটাতে যে অ্যাটলিস্ট যাই লিখুন বুঝে শুনে লিখুন মন্তব্যগুলো একটু বুঝে শুনে করুন এরকম এরকম মন্তব্য করলে মানে আপনাদের সম্পর্কে আমার মানে আপনাদের ইমেজটা কোথায় থাকছে আমি কি ভাবছি আপনাদের সম্পর্কে আমি তো কি মনে করব যেটা হয় কিছু বোঝেই না যেটা বলছি সেটা বোঝেই না এটা ছাড়া আমার তো কিছু ভাবার নেই কি মন্তব্য সমস্ত করলেন ইভিন আজকে অবধি দেখেছি সেম থিং আমাকে লিখছে একজন যে আপনি কি সেক্স ছাড়া কিছু বোঝেন আরে কী মুশকিল সেক্সের কথা এখানে আসছে কেন আর আমি সেক্স কি কোনো ট্যাবু না সেক্স ওয়ার্ডটা ডিকশনারির বাইরে আছে is it out of lexicon probably not আমি অফলাইন হলাম ঠিক আছে আর যদি কারোর মনে হয় তাহলে একটু শেয়ার করবেন না হলে আর করবেন না এর বেশি আর কিছু বলার নেই আমার